কালিজিরা কোনটা দেখেন যদি বয় তা বলতে পারে ভালো কথা

একসাথে এলে ভালো হইতো না আরে ছোট পঞ্চাশ টাকা

গ্রাম কর্মী হয়ে গেছে Matka Matka আচ্ছা ঠিক আছে আসলে ওকে স্যার ওকে স্যার আচ্ছা আচ্ছা আপনার লাইসেন্স না পান আপনারা কমপ্লেন করতে হবে আরেকটা আছে পেছে না না মসজিদ আছে মসজিদের ইমাম বাজার মনিটরিং করে এমনি কোনো এটা মনে রাখতে হবে জেলা প্রাণী সম্পদ অফিস থেকে লোক আসবে ঠিক আছে সেটা আমরা বলতে পারি না আল্লাহ তো আমাদের জবাই রাখে আমাদের প্রসেস আমরা আছে আমাদের টাকা শনিবার শনিবার শনিবার শনিবার অবস্থা লাইসেন্স আপনাদের বড় কথা শুনে দিয়েছিলাম না সারা বছরই আমরা এরকম মজুরিতে থাকি মজুর করি আমাদের একজনটি লেস্টের মাধ্যমে বা বিভিন্ন একটা সহায়তা যেহেতু রমজান একটা বিশেষ ধর্মীয় একটা মাস এই জন্য যাতে সবাই দ্রব্যমূল্য যতই সরকার নির্ধারণ প্রত্যেকটা দোকানদার বিক্রি করে এটা বলছি ওরা তাদের উপরে আমাদের একটা কমিটি গঠন করা হয়েছে কমিটির সবাইকে নিয়ে আমরা বের হচ্ছে আজকে এর আগেও আমাদের বিক্রি করা বিভিন্ন ওয়েবসাইট বিভিন্নভাবে মোবাইল ফোন করেছে বা বিভিন্ন তদারকি অব্যাহত রয়েছে এটা আমরা মাসব্যাপী আমরা অব্যাহত আমাদের কার্যক্রম